সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার করতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শব্দ হচ্ছে সেটা হচ্ছে একটু চিরচির চিরচির একটু শব্দ আসতেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কি তো তার আগে আমি খুলে নেই তো বন্ধুরা আমি এটার শব্দটি হচ্ছে যেমন কোনো একটি পাখি ডাক পারতেছে একটা দারুণ একটা রোগ এবং মানে কঠিন একটা রোগ তো আমি এই পুরাতন টিভিটি এখন রিপেয়ারিং করব ওখানে রেখেই রিপেয়ারিং করব আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য টিভির মডেল নাম্বারটি ছিঁড়ে ফেলেছে কিন্তু টিভিটি অনেক দিন যাবৎ পরে রয়েছে মানে ব্যবহার করেছে এই অবস্থায় তো এটা টিভিটি সম্পূর্ণই একটি স্লিং টিভি তো এই টিভিগুলি আসলে রূপগুলোই অনেক কঠিন কাজ করতেও অনেকটা কষ্টকর তারপরেও আমি কাজটি করব पूरा अपनी स्कूटी खोली আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পারতেছেন টিভিটি বেশ পুরাতন এবং টিভিটি দুলাবালিতে ভরপুর দুলাবালি লেগে গেছে তো হয়তো আমাদের সার্ভিসিং সেন্টারে নিলে আমরা এটি পরিষ্কার করে নতুন করে দিতাম কিন্তু যেহেতু হোম সার্ভিসিংয়ে আমরা চলে এসেছি তো সেই ক্ষেত্রে কারণ তাদের কোনো লোক নেই রিকোয়েস্ট করার কারণে আমি চলে এসেছি তো এটি হচ্ছে আমার আপনাদেরকে আমি আইসির নাম্বারটি দেখাচ্ছি এটা হলো EN thirty seven fifty seven thirty four zero one মানে ইএন যেটাকে আমি বলি সাতত্রিশ সাতান্ন চৌত্রিশ জিরো ওয়ান তো এই আইসি দ্বারা গঠিত এই আইসি এই সার্কিটটি এই টিভিটি তো এই টিভিটির পুরো ডিটেলসটাই আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে তা মানে বেশ পুরাতন একটি টিভি তো আমি এখন এটাকে রিপেয়ারিং করব তার আগে আমি এটাকে মেপে নেব দেখি এটার কি পরিস্থিতিতে আছে তো যেহেতু লোক নিয়ে ভিডিও করার সেক্ষেত্রে আমি নিজেই একা একা ভিডিও করতেছি তো আমি প্রথমে এসি কোডটি খুলে নিলাম তারপর ডিকোজিং কয়েলগুলি খুলে নিলাম অন্যান্য আরও কানেক্টিভগুলো রয়েছে সেগুলো সব খুলে নিতেছি এগুলো আমার এখন কোনো প্রয়োজন নেই আমি শুধু মিটারের নিতে নেব তো দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটি আসলেই অনেকটা পুরাতন এই ধরনের সার্কিটের বর্তমান পার্টস পাওয়া যায় না বলতে গেলে যেহেতু করোনার পর একেবারেই ইলেকট্রনিক্সের বিভিন্ন যে পুরাতন টিভির পার্টসগুলি খুবই কম পাওয়া যায় এখন আমি এটা মেপে নেব আসলে পরিস্থিতিটা খুবই ভয়াবহ মানে ফ্লাইব্যাগটি কি খারাপ হয়েছে না অন্যান্য কি খারাপ হয়েছে যদি ফ্লাইব্যাক খারাপ হয়ে যায় তাহলে তো মহা মুশকিলে পড়ে যাব বন্ধুরা আমি অনেক খোঁজাখুঁজি করার পর শর্ট যে আউটপুট যে ট্রানজিস্টর রয়েছে সেই ট্রানজিস্টরটি একেবারেই শর্ট হয়ে গিয়েছে তো এই সেই ট্রানজিস্টরটি এই ট্রানজিস্টারটি একেবারেই শর্ট হয়ে গিয়েছে এই ট্রানজিস্টারটি আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারপর দেখব যে এটা আর অন্যান্য কী ধরনের প্রবলেম রয়েছে তো বন্ধুরা আমি বন্ধুরা আমি এই ট্রানজিস্টারটি খুলে নিলাম এবং এটা মেপে নেব তো আসলেই এটা অনেক পুরাতন হয়েছে তো তো চিন্তা করতেছি এটা ঠিক হবে কি না এটাই চিন্তা করো তো আমি আগে পাঁচটি লাগিয়ে নেব তার আগে আর একটু মেপে নেবো বন্ধুরা ইটানেশাটি আমি মেপে দেখেছি এটা একবারেই শর্ট হয়ে গিয়েছে তো ইটানেশাটি আমি আবারও নতুন একটি ইটানেশটা নিয়ে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি ইটানেশাটি লাগিয়ে নিলাম মানে নিয়ে নিলাম এখন এটি লাগিয়ে দেব এলে আপনার খুশি তো বন্ধুরা আমি এখন এটি লাগিয়ে নেব বাক্স টিভি আপনি যতদিনই ব্যবহার করতে পারবেন এলইডি টিভি e ততদিন আপনি ব্যবহার করতে পারবেন না বুঝছেন তো বন্ধুরা যেহেতু বাড়ির ভিতরে অন্ধকার ওরকম পরিমাণ আলো নেই তো আমি ক্যান্ডেস্টারটি লাগিয়ে নিলাম এবং একটু মিটারে মেপে নেব এখন আর কোনো শর্ট দেখাই কি বন্ধুরা এখন কোনো শর্ট দেখাচ্ছে না এখন আমি পুনরায় এটার যাবতীয় যে কানেকশনগুলি আছে লাগিয়ে নেব তো ডিকুজিং কয়েল লাগালাম এসি টপ লাগালাম অন্যান্য যে রয়েছে সব লাগিয়ে নিলাম তো যেহেতু গ্রাম এলাকায় কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে অত ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না তো আমি সব লাগিয়ে নেওয়ার পর ও ও তো বন্ধুরা একটা জিনিস দেখতে পাইলাম এটার যে ইউক কোয়েল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও দুয়াবির হচ্ছে ইউক কোয়েল পড়ে গিয়েছে তো ইউক কয়েল যদি পুড়ে যায় তাহলে টিভিটি চলবে না তো আমি আউটপুট যখন দিলাম ভোল্টেজ নিল ঠিক কিন্তু এটার ইউক কয়েল পুড়ে গেছে পুরো এটার এই ইউকোয়েল পুড়ে যাওয়ার কারণেই এটার যেই আউটপুট ট্রানজিস্টরটি কেটে গেছে শর্ট হয়ে গিয়েছে তো এটার ইউকোয়েল পাওয়াটাও মুশকিল যেহেতু অনেক পুরাতন কি করবো চিন্তা করতেছি এটা ইকুয়াল তো কোথাও পাবে না তো বন্ধুরা আমি ইউকুয়েলটি খুলে নিতেছি এবং খুলে আপনাদেরকে দেখাবো আসলে কোথায় পড়েছি এবং কি কারণেই এটার শর্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গায় পুড়ে গেছে পুরো এই পুরো ইউকোয়েলটি পুড়ে যাওয়ার কারণেই এটার এই প্রবলেম দেখা দিয়েছে তো যদি আমি ইউকোয়েলটি লাগিয়ে দিতে পারি তাহলে টিভিটি ওকে আবার চলবে কিন্তু এই ইউকোয়েলটি বর্তমান পাবে কিনা সন্দেহ কারণ এই টিভিটি অনেক পুরাতন কারণ এগুলির মাল বর্তমান মার্কেটে নেই বলতে গেলেই চলে তারপরেও আমি কাস্টমারকে এটি খুলে দিয়ে যাব যদি তিনি সংগ্রহ করতে পারে তাহলে টিভিটি ওকে হয়ে যাবে তো এখানেই স্কিপ করে দেব মানে অফ করে দেব দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম